ईद उल अजहा मुबारक Welcome to our APBN online class. Presented by student ABC class nursery subject English time 35 minutes let see pictures তাহলে আমরা কিছু ক্লাস সম্পর্কিত কিছু ছবি দেখব চলো আমরা দেখি let see pictures flower bird তাহলে এক পাশে ফ্লাওয়ার আর এক পাশে বার্ড এখন ফ্লাওয়ারের ছবি দেখতে পাচ্ছ তাই না এটা একটা হচ্ছে ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটার নাম কি রোজ তাই না তাহলে আমরা ফ্লাওয়ার এক পাশে দেখতে পাচ্ছি আর এক পাশে হচ্ছে বার্ড বার্ড মানে হচ্ছে পাখি তাই না এটা হচ্ছে ম্যাকপাই ম্যাকপাই হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড তাহলে ন্যাশনাল বার্ডের ছবি দেখতে পাচ্ছ এক পাশে এটা হচ্ছে ম্যাকপাই দোয়েল পাখি বাংলায় আর এক পাশে আমাদের ফুলের ছবি তাহলে তোমরা এই দুটো পিকচার থেকে কি বুঝতে পারছো বাবা কি বুঝতে পারছো তোমরা যে আমি আজকে তোমাদের কি ক্লাস করাবো ম্যাম কি ক্লাস করাবে তোমাদের হ্যাঁ তাহলে পিকচার দেখে কি বুঝতে পারছো তোমরা হ্যাঁ আমি তোমাদের ফুলের নাম পাখির নাম করাবো ঠিক আছে ফুলের নাম ও পাখির নাম করাবো তাহলে চলো আজকের পাঠটা ঘোষণা করি আমরা আমরা আজকে টুরিস্ট লিসন আজকে পাঠটা কি আমরা সেটা আমরা দেখব tourist listen write the name of five flowers and bird's name write the name of five flowers and bird bird's name তাহলে আমরা পাঁচটা ফ্লাওয়ার নেম এবং পাঁচটা বার্ডস নেম পড়ব তাই না পাঁচটা ফুলের নাম এবং পাঁচটা পাখির নাম পড়ব আরেকটা আছে তোমাদের sound of English alphabet J to R হ্যাঁ জে টু আর থেকে সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেট পড়ব ঠিক আছে এটা শব্দের উচ্চারণ হ্যাঁ ইংলিশ উচ্চারণটা আমরা আজকে পড়ব তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই অ্যাট ফার্স্ট আমি তোমাদের ফাইভ ফ্লাওয়ার্স এবং বার্ডস নেম শেখাবো তারপর সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেট করব G to R five flowers name তোমরা খাতায় পেন্সিল দিয়ে ওপরে সবাই লিখবে five flowers name five flowers name তারপর নাম্বারিং করবা one two three four five এই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লিখবা তাহলে ওয়ান নাম্বারে আমি প্রথমে যেটা দেখাবো সেটা আমি ছবি সহকারে তোমাদেরকে দেখাবো তোমরা ছবি দেখে বুঝতে পারবা চিনতে পারবা ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখি চলো ফাইভ ফ্লাওয়ার্সের মধ্যে এক হচ্ছে water lily number two China rose number three marigold number four lotus number five rose তারপর আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফ্লাওয়ার নেমসগুলো লিখে ফেলছি তাই না তাহলে দেখো এক নম্বরে কি আমি আবার বলে দিচ্ছি তোমাদের আমি বারবার বলে দেব এর ফাঁকে তোমরা চটজলদি লিখে ফেলবা তাহলে number one water lily number two China rose number three marigold number 4 lotus number 5 rose তাহলে আমরা এখন ছবি দেখব ওয়াটার লিলি ওয়াটার লিলি মানে দেখো ওয়াটার লিলি এটা হচ্ছে শাপলা ফুল এটা ন্যাশনাল ফ্লাওয়ার আমাদের হচ্ছে national flower water lily water lily এটা ন্যাশনাল ফ্লাওয়ার এখন তুমি চিনতে পারছো শাপলা ফুল এটা হ্যাঁ আর শাপলা ফুলকে ইংরেজিতে ওয়াটার লিলি বলে তাহলে আমরা নাম্বার টুতে যাব চায়না রোজ চায়না রোজের ছবি দেখে আমরা চায়না রোজ চায়না রোজ হচ্ছে জবা ফুল ঠিক আছে বাংলায় হচ্ছে জবা ফুল চায়না রোজ জবা ফুল চায়না রোজ হচ্ছে জবা ফুল আমরা নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যাব হচ্ছে মেরি গোল্ড মেরি গোল্ড এই যে দেখো মেরিগোল্ড মেরিগোল্ডটা হচ্ছে গাঁধা ফুল হ্যাঁ গাঁদা ফুলকে মেরিগোল্ড বলা হয় ঠিক আছে ইংরেজিতে মেরিগোল্ড বলে এবার আমরা দেখব লোটাস লোটাস মানে হচ্ছে পদ্ম পদ্ম ফুল হ্যাঁ ওয়াটার লিলিটা রঙটা হচ্ছে হোয়াইট কালার আর পদ্মর কালারটা হচ্ছে দেখো লোটাসের কালারটা হচ্ছে কালারফুল তাই না পিঙ্ক কালার এটা হ্যাঁ তাহলে লোটাস হচ্ছে পদ্ম ফুল আমরা এরপরে রোজ দেখব রোজ রোজটা হচ্ছে দেখো আমরা সবাই রোজটা ভীষণ পছন্দ করি রোজ হচ্ছে গোলাপ হ্যাঁ রোজ হচ্ছে গোলাপ ফুল তাহলে আমরা নাম্বার ওয়ান হচ্ছে আমরা পড়ছি five flowers name number one water lily number two china rose number three marigold number four lotus number five rose তাহলে আমরা পাঁচটা ফুলের নাম লিখলাম শুনলাম এবং ফুলগুলো দেখলাম তাহলে আমরা নেক্সট ফাইভ বার্ডস নেম এটা দেখব তাই না চলো বার্ডস নেম দেখি আমরা এখন five birds name number one magpie magpie number two pigeon number three dove number four eagle number five owl hmm আমি আবার বলছি number one magpie number two pigeon number three dove number four eagle number five owl আমরা এখন ম্যাকপাই দেখব আমি প্রথমেই বলেছি ম্যাকপাই হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড দোয়েল পাখি আমরা এই যে ম্যাকপাই ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে M A G P I E magpie এখন পিজিয়ন দেখবো আমরা পিজিয়ন হচ্ছে কবুতর পিজিয়ন হচ্ছে কবুতর PIGE O N pigeon pigeon হচ্ছে কবুতর ঠিক আছে আমরা ডফ দেখব ডফ ডফ হচ্ছে খুকু পাখি ডব হচ্ছে খুকু পাখি ডি ও ভি ই ডফ ডব হচ্ছে খুকু পাখি নাম্বার ফোর হচ্ছে ইগোল ই এ জি এল ই ইগল ইগল হচ্ছে দেখো ছবি পাশে দেখতে পাচ্ছ তুমি তোমরা সবাই দেখতে পাচ্ছ ইগোলের ছবি তাই না এটা হচ্ছে ইগোল পাখি আউল ও ডাব্লিউ এল আউল আউল দেখব আমরা এখন প্যাঁচা হ্যাঁ প্যাঁচা পাখিকে প্যাঁচা পাখি ইংরেজি নাম হচ্ছে আউল প্যাঁচা পাখি ইংরেজি নাম হচ্ছে owl sound of English alphabet আমরা এখন সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেটটা পড়ব যে আমার বাম পাশে লেটার দেওয়া আছে ডান পাশে সাউন্ড ঠিক আছে তাহলে লেটার দেখো লেটারের নিচে যে কে দেওয়া আছে আমরা এই দুইটা আগে পড়ব এবং লিখবো আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু লিখে ফেলবা যে বর্গীয় চ উন্তু উন্তুজ্জ বর্গীয় চ উন্তুজ্জ তারপর কে কের উচ্চারণটা হচ্ছে ক হ্যাঁ ক কের উচ্চারণটা হচ্ছে ক পরেরটাতে যাচ্ছি এল এলটা এলের উচ্চারণটা ল এল হচ্ছে ল এম হচ্ছে ম এম হচ্ছে ম এম হচ্ছে ম এ কটা লিখে ফেলো তোমরা তোমরা এই কটা লিখে ফেলো সুন্দর করে লেখো সুন্দর করে এই লিখে ফেলো জে কে এল এম লিখছো সবাই যে দে বর্গীয় অন্তর্য কে ক কের উচ্চারণটা হচ্ছে সাউন্ড যেটা ক এল হচ্ছে ল এম হচ্ছে ম হ্যাঁ আমি বাম পাশে লেটার দিয়েছি আর সাউন্ডটা দিয়েছি ডান পাশে আমরা পরেরটাতে চলে যাই দেখো তো এন এবং ও দিয়ে দেখবো এরকম তাহলে এন আর হচ্ছে ও এনটা কেমন উচ্চারণ দেখো মধ্যন ন আর ধুন্তন ন মধ্যন ন আর ধুন্তন ন পরটাতে যাই ও ওটা ওর উচ্চারণ হচ্ছে সাউন্ড যেটা সরে ও ও আ রস্য স্বরে ও স্বরেয়া হ্রস্ব পরটাতে যাচ্ছি পি পি সাউন্ডটা হচ্ছে প পি হচ্ছে প পি হচ্ছে প পির সাউন্ড হচ্ছে প কিউ কিউ এর সাউন্ডটা হচ্ছে ক কিউ এর সাউন্ডটা হচ্ছে ক কিউয়ের সাউন্ডটা হচ্ছে ক আর আরের সাউন্ডটা হবে র আরের সাউন্ডটা হবে র আরের সাউন্ড হবে র আরের সাউন্ড হবে র তোমরা একটা লিখে ফেলো তোমরা ওটা সুন্দর করে লিখে ফেলো লিখছো সবাই টুনটুন্ন আর মধ্যন্ন এনের সাউন্ডটা হচ্ছে টুনটুন্ন আর মধ্যন্ন ওর সাউন্ড হচ্ছে সরেও ও সরেয়া রস্য পির সাউন্ড হচ্ছে প কিউ ক আর র আমরা পরেরটাতে যাই আমাদের sound of English alphabet J to R R পর্যন্ত শেষ আমরা হোমওয়ার্ক নিব এখন এইচ ডাব্লিউ ওয়ান খাতায় লিখবা তোমরা হোমওয়ার্ক আমরা হোমওয়ার্ক নিচ্ছি sound of English alphabet G to R তাহলে প্রথমে তোমরা সাউন্ড অফ ইংলিশ অ্যালফাবেটটা খাতায় লিখবা জি টু আর পর্যন্ত আমি যেটা তোমাদেরকে দেখালাম আর write the name of five flowers and birds write the name of five flowers and birds. Homework for English is the 1 stay home and stay safe Eat mubarak